সাধন পাউছি তোর খসি গলারে মন মোর তোকে একা ঝুরি হেলারে বাদর পাউছি তোর খসি গলারে মন মোর তোকে একা ঝুরি হেলারে পাদর পাউজি नुआ नुआ कोरापुट स्टाटस भिड देखापी चेल को सब्सक्राइब करूँ थैंक यू